আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি দু সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য তোমাদের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের দ্বাদশ সপ্তাহে যে সকল বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রগুলো নিয়ে যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো e এখনও পাওনি ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো সেখানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে তোমার যে অ্যাসাইনমেন্টটি e দরকার তুমি খুব সহজেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে চলো শিক্ষার্থীরা তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রগুলো দেখে নেওয়া যাক প্রথমেই রয়েছে বাংলা অ্যাসাইনমেন্ট বিষয় কোড হচ্ছে একশো দুই তোমাদের এটি হচ্ছে বাংলা বিষয়ে চার নম্বর অ্যাসাইনমেন্ট দ্বিতীয় পত্রের একটি অ্যাসাইনমেন্ট সারাংশ অথবা সারমর্ম লেখো নির্দেশনা দেখো কি বলা আছে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য থেকে তিনটি ও কবিতা থেকে দুটি করে মোট পাঁচটি অংশ লিখে প্রত্যেকটি অংশের সারাংশ বা সারমর্ম তৈরি করো ঠিক আছে এখানে দেখো মূল্যায়ন নির্দেশনায় বলা আছে পরিধি অনধিক তিন থেকে চার বাক্যে মূলভাব লিখতে পারা মূলভাব যথাযথভাবে লিখতে পারা প্রাসঙ্গিকতা উদাহরণ উপমা বর্জন করে বিষয়ের প্রাসঙ্গিকতা রক্ষা করা দু একটা বানান সর্বোচ্চ ভুল হতে পারে ভাষা যথাযথ শব্দচয়ন ও বাক্য গঠন করতে পারে এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট ওকে দ্বিতীয় যে বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান বিষয়ের উপর বিষয় কোড হচ্ছে একশো ছত্রিশ পদার্থবিজ্ঞান এটি তিন নম্বর অ্যাসাইনমেন্ট এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটি সমতল দর্পণে কোনো লোকের প্রতিচ্ছবি এবং আলোর প্রতিফলন দেখে চিত্র দেওয়া আছে একটা হাইট হচ্ছে এইচ চিত্রে একটি লোক সমতল দর্পণে তার প্রতিফলন পর্যবেক্ষণ করছে দর্পণের উলম্ব উচ্চতা হচ্ছে এস ক নম্বর হচ্ছে এক্স বিন্দুর প্রতিবিম্ব দেখার জন্য প্রয়োজনীয় রশ্মি চিত্র অঙ্কন করো খতে বলা আছে রশ্মি চিত্রে আপতন কোণ দেখাও মনে করো আপতন কোণ হচ্ছে আই গতে বলা আছে রশ্মি চিত্রে প্রতিফলন কোণ দেখাও মনে করো প্রতিফলন কোণ হচ্ছে আর ঘতে বলা আছে আপতন কোণ ও প্রতিফলন কোণ পরিমাপ করে এদের মানগুলো লিখো আর অমু নম্বরে বলা আছে রশ্মি চিত্র অঙ্কন পূর্বক লোকটির প্রতিবিম্বের অবস্থান আকার ও প্রকৃতি বিশ্লেষণ করো এখানে দেখো বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে মূল্যায়ন নির্দেশনা সে অনুযায়ী হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করবে হ্যাঁ তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে ব্যবসায় উদ্যোগ বিষয়ের উপর বিষয় কোড একশো তেতাল্লিশ তিন নম্বর অ্যাসাইনমেন্ট আত্মকর্মসংস্থানে করণীয় এবং সরকারের গৃহীত পদক্ষেপের পক্ষে যুক্তি উপস্থাপন নির্দেশনাগুলো হচ্ছে আত্মকর্মসংস্থানের ধারণা আত্মকর্মসংস্থানের উদ্বুদ্ধকরণের ধাপ আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম এই হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ব্যবসায় উদ্যোগ বিষয়ে তার নির্দেশনাগুলো তোমাদের সর্বশেষ যে বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যেটি হচ্ছে ভূগোল ও পরিবেশ বিষয় কোড হচ্ছে একশো দশ এটি হচ্ছে তোমাদের এই বিষয়ে তিন নম্বর অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টটি হচ্ছে রাতিনকে তার বাবা দুটি মানচিত্র দিলেন একটিতে বিভিন্ন রং ব্যবহার করে কোথাও গাছ পর্বত মালভূমির চিত্র আবার কোথাও নদী বন্দর অঙ্কিত অপরটি সাদা কালো মানচিত্র এবং বিভিন্ন স্থানে দশ চোদ্দ বিশ পঁচিশ প্রভৃতি সংখ্যা লিখে দাগ টেনে পৃথক রাতিনের মানচিত্র দুটি প্রভৃতি বিশ্লেষণ পূর্বক একটি রচনা লিখে তো এখানে নির্দেশনা দেওয়া আছে মানচিত্রের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে হবে মানচিত্রের প্রকৃতি গণনা করতে হবে মানচিত্রের তথ্য উপস্থাপনের নিয়মাবলী প্রচলিত প্রতীক চিহ্ন চিহ্নসমূহে উপস্থাপন করতে হবে উল্লিখিত দুটি মানচিত্র বর্ণনা করতে হবে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের দু সালের এসএসসি পরীক্ষার্থীদের দ্বাদশ সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে তার প্রশ্নপত্রগুলো খুব শীঘ্রই এই অ্যাসাইনমেন্টগুলো নমুনা উত্তরপত্র দেওয়া হবে তোমরা চ্যানেলে চোখ রাখো খুব সহজে কিন্তু তোমরা অ্যাসাইনমেন্টগুলো উত্তরপত্র পেয়ে যাবে এবং সেখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টগুলো পরীক্ষা দেবে সকলে সুস্থতা কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ